ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে অর্গানিক ফেসবুক প্রমোশন শিখব এখানে অর্গানিক ফেসবুক প্রমোশনের মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যায় আর এটা দুই সাল থেকে আমরা করে আসতেছি এখানে আমার সব থেকে এই কাজটা আমি বেশি করছি যদিও এই কাজটা বাইরের জন্য খুব একটা লাভবান হয় না তারপরেও বায়াররা খুবই এটা চায় আর এটার চাহিদাও খুব বেশি আমি প্রথমে এই কথাটা বললাম কারণ হচ্ছে বায়ারদের লাভ হয় না বলতে এরকম না একবারে যে লাভ হয় না তা না বায়ারে যখন এইগুলো করে আমাদের অ্যাড ক্যাম্পেনের ভিতরে আর অর্গানিক ফেসবুকের মধ্যে অনেকটুকুই পার্থক্য অ্যাড ক্যাম্পেনে ধরেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করলে প্রতিদিনকে প্রতিদিন ফেসবুকে বিজ্ঞাপনের জন্য ফেসবুককে টাকা দিতে হবে নির্দিষ্ট পরিমাণে ধরেন আমার বাজেট আজকে আমি এক হাজার মানুষকে বা দশ হাজার মানুষকে আমি দেখাবো দশ হাজার মানুষের জন্য আমি বাজেট রাখছি পাঁচ ডলার পাঁচ ডলার ফেসবুককে দিব বিনিময়ে আমাকে দশ হাজার মানুষকে দেখাবে বা রিচ করাবে এটা হচ্ছে উদ্দেশ্য ফেসবুককে আমি টাকা দাও স্টপ করে দেবো ফেসবুক আর মানুষকে আমাদের পোস্টটা দেখাবে না কিন্তু অর্গানিক মেথডে আপনি যদি কাজ করেন সেটা ছয় মাস পর্যন্ত মানে পেজ অথরিটি যতদিন আপনার পোস্টটা ডিলেট না করবে ততদিন ওইখান থেকে কন্টিনিউ ট্রাফিক আসতেই থাকবে আসতেই থাকবে আর এখান থেকে আপনি ব্যাকলিং পাবেন যেটা আপনার ওয়েবসাইটে খুবই হেল্পফুল হয়ে থাকে ব্যাকলিংয়ের মাধ্যমে মূলত ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের দিকে হেল্প করে কারণ একটা কিওয়ার্ড বা একটা পোস্ট থেকে যদি ট্রাফিক চলে যায় তো ওইখানে যদি আমাদের কিওয়ার্ড সেট করা থাকে পোস্টের ভিতরে তাহলে কিন্তু ওই কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করবে আমাদের ওয়েবসাইট এখানে আমাদের লাভ হচ্ছে ব্যাকলিং হচ্ছে আমাদের প্রথমত এখান থেকে আমরা ছয় মাস পর্যন্ত রেজাল্ট পাবো আর সেকেন্ড এখানে আমাদের মানে প্রতিদিন ফেসবুককে টাকা দেওয়ার কোনো প্রয়োজনতা নাই ঠিক আছে আর অ্যাড ক্যাম্পেনের ভিতরে আমাদের ফলাফল খুব দ্রুত পাবো আর অর্গ্যানিকের মধ্যে ফলাফল দ্রুত পাবো না ঠিক আছে কিন্তু অর্গানিক মেথডে কিছুভাবে কাজ করলে বাইরের খুবই লাভবান হয় সে মেথডগুলো আমরা দেখব ঠিক আছে তো যাই হোক আমরা প্রথমে চলে এলাম ফেসবুক মার্কেটিং ওকে আমার লেখা উচিত ছিল ফেসবুক প্রমোশন দুইটা একই কথা ঠিক আছে তো দেখেন ফেসবুক প্রমোশন আমরা যখন শুরু করছিলাম মাত্র সার্ভিস ছিল চার হাজার আর এখন সার্ভিস দাঁড়াইছে তেরো হাজার ওকে আমরা যদি অনলাইনে দেখি বারোশো সার্ভিস অ্যাভেলেবল আছে ওকে নো প্রবলেম এগুলো কোনো প্রতিযোগিতা না বা প্রতিযোগী না আমার গিক ফার্স্ট পৃষ্ঠায় আছে ঠিক আছে ফার্স্ট পৃষ্ঠায় আছে এখনও তো দেখানোর কিছু দরকার নাই ওকে যাই হোক একটু আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই এই কাজগুলো সব থেকে ফেসবুক মার্কেটিংয়ের এই কাজটা সব থেকে সহজ একটা কাজ এই কাজগুলো আমাদের হাসিবুর অনেকগুলো প্রজেক্ট আমাদের ম্যানেজমেন্ট করে কাজগুলো ওই করে আমি নিজে কোনো কাজ করি না আমার অর্ডার যতগুলো পড়ে সবগুলোই ওই করে এই কাজগুলো আমি একটু দেখাই আপনাদের কাজটা কি ওকে এটা হলো পেজ প্রমোশন ছয়টা অর্ডার রানিং আছে ওকে টেন মিলিয়ন আর টোয়েন্টি মিলিয়ন এখানে কত আছে এখানে অর্গানিক ওকে এখানে ২০ মিলিয়ন ফেসবুক প্রচার করে দিবে বিনিময় কত নিচ্ছে দেখি ২০ মিলিয়নের জন্য পাঁচচল্লিশ ডলার আর এইট মিলিয়নের জন্য নিচ্ছে বিশ ডলার এবং ফোর মিলিয়নের জন্য নিচ্ছে টেন ডলার ওকে দশটা অর্ডার বর্তমানে রানিং আছে আমরা চাইলে এরকম করে সার্ভিস দিতে পারি এবার দেখেন এখানে ওরা যেটা করতেছে এখানে বলছে কি একটা আকর্ষণ দিছে যে আমি বিশ মিলিয়ন মানুষের কাছে প্রচার করে দিব কত ডলারে পাঁচচল্লিশ ডলারে কিন্তু এটা কিভাবে হয়ে থাকে এটা আমরা যদি পাঁচটা থেকে ছয়টা গ্রুপে পোস্ট করি বড় গ্রুপে আমাদের বিশ মিলিয়ন হওয়া কোনো ব্যাপারই না কিছু কিছু গ্রুপে five million four million two million করেও কিন্তু পিপল থাকে তো একটা গ্রুপে যখন আমাদের ধরেন ইউএসের অথবা বাইসেল গ্রুপগুলোতে অথবা আমাদের হতে পারে বিটকয়েনের বিজনেস হতে পারে বায়ারের হতে পারে ডক লাভারের অনেক গ্রুপ হতে পারে যদি আপনার প্রোডাক্টটা কি প্রোডাক্টটা আপনাকে আগে বাছাই করতে হবে যদি প্রোডাক্টটা যদি কোনো বিক্রি রিলেটেড হয় হতে পারে ফ্যাশন রিলেটেড বা কোনো মানে বিক্রি করার প্রোডাক্ট যেগুলো আমাদের দারাজে অথবা অ্যামাজনে আলিবাবাতে পাওয়া যায় ঠিক আছে হতে পারে কার হতে পারে হতে পারে আপনার ফ্যান হতে পারে টিভি হতে পারে মোবাইল হতে পারে মানে ফ্যাশন অ্যাক্সেসরিজ যা আছে পোশাক আশাক হতে পারে এগুলো মূলত বাইসেল গ্রুপগুলোতে আমরা সেল করে মানে প্রচার করে দিই যখন একটা গ্রুপে দুই মিলিয়ন মানুষ থাকবে যখন আমরা একটা পোস্ট করব তখন কিন্তু দুই মিলিয়ন মানুষের কাছে শো করব ওই গ্রুপে যারা যারা আছে তাদের কাছে কিন্তু শো করবে এটা হচ্ছে এইভাবে প্রচারগুলো করে এখান থেকে দুই মিলিয়ন মানুষের ভিতর থেকে বা আমরা বিশ মিলিয়ন এখানে বলছে বিশ মিলিয়ন বিশ মিলিয়ন মানুষকে যদি আমরা বিশ মিলিয়ন গ্রুপে মানে বিশ মিলিয়ন মানুষের কাছে প্রচার করি ওইখানে তো আমরা আপাতত এক হাজার পিপল আমাদের পেজের ভিতরে বা আমাদের ওয়েবসাইটে মানে যাব এটাই তো স্বাভাবিক তাই না আমাদের কিছু তো মানুষ তো আমাদের ওয়েবসাইটে আসবে বা আমাদের প্রোডাক্টগুলো দেখবে যদি পছন্দ হয় হয়তো কিনবে কার কোন প্রোডাক্টগুলো হবে সেটা তো বলা যাবে না কারো পছন্দ হতেই পারে আবার কারো পছন্দ হবে না এটাই স্বাভাবিক এখানে আমাদের এই কাজটা আমাদের কাজ হচ্ছে কি প্রমোশন করা আমরা কারো কোনো দিন গ্যারান্টি দেবো না যে তোমার প্রোডাক্টগুলো আমি বিক্রি করে দিব ঠিক আছে আপনি যদি বিক্রি করে দিতে পারেন তাহলে আপনি নিজে একটা স্টোর খুলে আপনি নিজে আপনার নিজের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন আপনি হচ্ছেন একটা প্রচারক ফেসবুকে আপনি প্রচার করবেন বা আপনি হলো অ্যাডভার্টাইজার মানে ইউটিউবে যারা অ্যাড দেয় তাদের কিন্তু দেখা যায় না বা যারা অ্যাড বা তাদের কিন্তু দেখা যায় না কিন্তু অ্যাডটা মানুষ দেখে ওইখানে ওই অ্যাডটা দেখার উদ্দেশ্য হচ্ছে মানুষ ওইখান থেকে তার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলো বিনিময় কি একটা সময় তার কাছ থেকে বা এই প্রোডাক্টটা বারে বারে যখন তার চোখের সামনে আসবে যদি তার মনে হয় যে এই প্রোডাক্টটা আমার কাজের তাহলে কিন্তু প্রোডাক্টগুলো কিনবে আপনার কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করা মানুষ আগে প্রচার করতে হচ্ছে লিপ লাইট বানায় বানায় ওটাকে বলে কি বলে বড় বড় পোস্টার বানাইতো পোস্টার বানায় বানায় হ্যালো আমার কথা কি শোনা যাইতেছে হ্যাঁ আগে মানুষ আগেকার মানুষ কি করতো বড় বড় পোস্টার বানাইতো পোস্টার বানায় বানায় বিভিন্ন জায়গায় লাগাই দিদিও দিত মনে করেন ওটা সর্বোচ্চ টিকতো কতদিন দুই তিন মাস টিকতো তারপরে কিন্তু ওটা যেভাবে হোক নষ্ট হয়ে যাইত কিন্তু এখন এটা অনলাইনের যুগ এখন মানুষ ওটা হচ্ছে ডেট ডেট প্রচার আর এটা হচ্ছে লাইভ প্রচার এটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা কাজ করলেন এটা আপনাকে মিনিমাম ধরেন এক বছর ছয় মাস যদি অথরিটি ডিলেট না করে তাহলে কিন্তু ছয় মাসে এক বছর ইজিভাবে আপনার পোস্টগুলো মানুষ দেখতে পারবে জীবন্ত জীবন্ত পোস্টার লাগানো এটার বলা জীবন্ত পোস্টার লাগানো ঠিক আছে এটা এটা এটা ব্যয়ও কম ধরেন টিভিতে বা বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজিং করতে গেলে ব্যাপক খরচ হয় কিন্তু এখানে কিন্তু খরচ কম হবে আর যদি আপনার মনে হয় যে না আমার অল্প সময়ের ভিতরে টার্গেটেড ফলাফল দরকার তাহলে অ্যাড ক্যাম্পেইন করতে হবে তাছাড়া কোনো উপায় নাই ধরেন আপনার একটা ফ্যাশন রিলেটেড বিজনেস আছে নিজেদের জন্য তো আপনার ওইখানে ফ্যাশন রিলেটেড অ্যাক্সেসরিজ বিজনেসের বিজনেস করেন আপনি আপনার প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন যে বিক্রি করতে আপনার দরকার কি তখন নিজে মানে কাস্টমারের কাছে ডাইরেক্ট একদম রিয়েল টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছায় দেবো প্রোডাক্টগুলো কিনবে যারা মানে আমাদের প্রোডাক্টগুলো ই করবে মেসেজ করবে প্রোডাক্ট কেনার জন্য তখন ফেসবুককে আমি টাকা দিব যে ফেসবুককে বলে দিব আমাকে যখন কেউ মেসেজ করবে তখন আমি তোমাকে টাকা দিব কত দিব সেটা নির্দিষ্ট করে দিয়ে দিব যে ধরো তুমি আমাকে দুইশো মেসেজ দিছো দুইশো মানুষ আমাকে মেসেজ করছে বিনিময়ে আমি তোমাকে পাঁচ ডলার বা দশ ডলার দিলাম ঠিক আছে এটা হচ্ছে তাৎক্ষণিক রেজাল্ট এটাও আপনি বায়ারকে যখন বায়ার আপনাকে অর্ডার করবে তখন বলবেন যে আপনি কি অ্যাড ক্যাম্পেইন করতে চান আপনি কি অ্যাড ক্যাম্পেইন করবেন অ্যাড ক্যাম্পেইনের যদি করতে চান অ্যাড ক্যাম্পেইন আপনাকে তাৎক্ষণিক ফলাফল দিবে আর যদি অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার বাজেটটা অনেক হাই হবে মানে হাই হবে মানে কস্ট অনেক বেশি পড়বে যেমন আমার ফি আছে ধরেন বিশ ডলার বা পঞ্চাশ ডলার আর তোমার প্রতিদিন ডেলি বাজেট কতদিন অ্যাড চালাবা সেটার জন্য একটা ফেসবুক টাকা কেটে নেবে এটা নির্দিষ্ট পরিমাণ এটা তোমার ব্যয়বহুল হবে কিন্তু রেজাল্ট পাওয়া খুবই ভালো তখন বায়ার বলবে যে তাহলে বায়ার বলবে না আমার এখন বাজেট খুবই কম ঠিক আছে তাহলে তুমি আমার অর্গানিক প্রমোশনের এই সার্ভিসটা টেস্ট করে দেখতে পারো যদি তোমার ফলাফল হয় তুমি এরপরের বার তোমার টাকা পয়সা হইলে তুমি তখন আমাদের ওই পেড অ্যাড ক্যাম্পেনের কাজটা করে নিতে পারো বায়ারকে আগে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে বলবেন যদি বায়ার যদি মনে করে যে না এগুলা করার দরকার নেই আমার এত সময় নাই আমার আমি তোমাকে বিশ ডলার দিব তুমি আমার টু মিলিয়ন বা ফাইভ মিলিয়ন বা টেন মিলিয়ন মানুষের কাছে প্রচার করে দাও তাহলে আপনি অর্গানিক প্রমোশনের এখানে হাত দিবেন ঠিক আছে কাজগুলো করবেন প্রথমে বায়ারকে কাকে বুঝাবেন যদি বায়ের যদি না বুঝতে চায় নো প্রবলেম আবার কিছু কিছু বায়ার আছে আপনাকে কোনো কথাবার্তা বলবে না ডাইরেক্ট ডাইরেক্ট আপনাকে অর্ডার করে চলে যাবে তখন আপনাকে করার কিছু নাই অর্গ্যানিক প্রমোশনই করতে হবে আর আমরা কাজই করতেছি কি অর্গ্যানিক প্রমোশন এখানে আমাদের এই সার্ভিসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক বায়ার আছে যারা এই কাজগুলো করে এটা মোটামুটি দেখা যাবে যে কেউ কেউ বলে এটা ছয় মাস এক বছর টিকবে এরকম না এটা আপনি লাইফ টাইমে করতে পারবেন কোনো সমস্যা নাই যতদিন ফেসবুক আছে আপনাকে এই দুইটা মার্কেটিং লাগবে organic promotion then paid marketing paid ad campaign ঠিক আছে আর ধরেন একটা ভিডিও যদি ভাইরাল করতে হ চান ধরেন একটা ভিডিও আপনার ফেসবুকের একটা ভিডিও ভাইরাল করতে চান বা ইউটিউবের একটা ভিডিও ভাইরাল করতে চান তাহলে সেটা কিন্তু আপনার গ্রুপ গ্রুপ পোস্টিংয়ে ব্যতীত কিন্তু এটা কখনোই ভাইরাল হওয়া পসিবল না এটার কাজ কিন্তু যত দিন হবে এটা আরও বাড়বে ঠিক আছে তো সমস্যা নাই আমাদের এই প্রমোশনের কাজটা করতে গেলে আমাদের সবসময় কয়েকটা জিনিসের প্রয়োজন হবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই করে নেবেন আমি লিখে দেই আপনার প্রথমে লাগবে হচ্ছে প্রথমে আপনার পাঁচ থেকে সাতটা ওকে পাঁচ থেকে সাতটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে <coughs> এই কাজটা করার জন্য ফার্স্টে এটা লাগবে আমাদের দ্বিতীয় নাম্বার লাগবে হচ্ছে আপনাকে মিনিমাম এক থেকে দেড়শো গ্রুপে জয়েন হতে হবে এক থেকে দেড়শো গ্রুপে গ্রুপে জয়েন হতে হবে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন অবশ্যই এখন মনে আসতে পারে যে আমি তো আমার ফেসবুকে আমি একটা অ্যাকাউন্ট আছে আমি কিভাবে অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করা একদম সিম্পল আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন যারে পান তার দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট করেন আপাতত ফেক অ্যাকাউন্টই করেন ফেক অ্যাকাউন্ট করে যখন আপনি এই কাজ করতে গেলে অবশ্য অ্যাকাউন্ট বেশি দিন টিকে না ঠিক আছে তারপরেও যদি আপনি প্রতিদিন লিমিট করে কাজ করতে পারেন তাহলে আর অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না তো আপনি এই কাজগুলো আপাতত করে রাখেন আমি গ্রুপগুলো বলে দিব কোন কোন গ্রুপগুলোতে জয়েন হতে হবে সেটা আমি বলে দিব সমস্যা নাই আপাতত এই এই কয়টা আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে তাহলে আমাদের যে ওয়ার্কগুলো আছে বা কাজগুলো আছে আপনারা সাবকনটাকে করতে পারবেন অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট লাগবে পাঁচ থেকে সাতটা আর গ্রুপে জয়েন হবেন এক থেকে দেড়শো গ্রুপ এটি হলে আপনি কাজগুলো করতে পারবেন চলেন আমরা কাজটা শুরু করি কিভাবে করা যায় তো আমাদের এই কাজটা করতে গেলে বাইরের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট লাগবে সেটা হচ্ছে ফার্স্ট লাগবে একটা ওয়েবসাইট লিঙ্ক অথবা একটু আমি দেখাই এটা আমি কেটে দিই আপাতত Facebook okay Google translate okay বাইরের কাছ থেকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে লাগবে হচ্ছে আপনার একটা প্রথমে লাগবে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক অথবা Facebook page link Facebook page link দুই নম্বরে লাগবে হচ্ছে আপনার ফটো হতে পারে প্রোডাক্ট ফটো হতে পারে বিভিন্ন অ্যাক্সেসারিজ ফটো হতে পারে ফটো এখানে লিখে দিন ফটো অথবা অথবা product product image product image এটা লাগবে তিন নাম্বারে লাগবে হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন আপনার আপনার কাজটা হবে শুধু কপি বেস্ট সব আপনি বাইরের কাছ থেকে নিয়ে নেবেন শর্ট ডেসক্রিপশন অথবা প্রোডাক্ট লিঙ্ক অথবা প্রোডাক্ট প্রোডাক্ট লিঙ্ক দিতে পারেন প্রোডাক্ট লিঙ্ক ওকে এটা দিয়ে দিলে বুঝতে পারবে যে শর্ট ডিসক্রিপশন আপনি দেবেন সবসময় শর্ট ডিসক্রিপশন তাহলে বেটার হবে আপনাকে আর ডিসক্রিপশন লিখতে হবে না নয় আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে এই তিনটা জিনিস হলে আপনি কাজটা শুরু করতে পারবেন তো বায়ারকের কাছ থেকে সবসময় এই তিনটা জিনিস চেয়ে নেবেন তাহলে আপনার আর কোনো সমস্যা নেই আপনি রিল্যাক্সে কাজগুলো করতে পারবেন ওকে আমি আপাতত একটা প্রোডাক্ট নিয়ে আসি একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি ধরেন আমার একটা পেজে যাই বায়ার আপনাকে সবগুলো একটা গুগল ডক ফাইলে দিয়ে দিবে ওকে এক সেকেন্ড আমার একটা পোস্ট এখানে করাই আছে এক সেকেন্ড আমি একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের কি রেকর্ড চলতেছে আবার যেন সব শেষ না হয়ে যায় ওকে হ্যাঁ এখানে দেখেন একটা প্রোডাক্ট প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে এবং একটা ডেসক্রিপশন আর একটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল এই তিনটা জিনিসই বাইরে আমাকে দিয়ে দিচ্ছে আমি এই কাজগুলো করছি তো আমি এটাই ডেসক্রিপশনটা মানে পিকচারগুলো আমি ডাউনলোড করে ফেলি আপনাদের দেখানোর জন্য ওকে এখানে একটা হয়েছে ওকে আরেকটা ওকে এখানে যেরকম আছে এরকমই থাক ঠিক আছে এরকমই থাক আমি কিছু একটু নিচের দিকে আসি এখানে আমি এটা অপশনটা রেখে দিলাম আমি আবার আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করব ওকে একটা এক্সেল শিট নিব একটু এক্সেল শিটটা আমি পরে দেখাই আপনি প্রথমে চলে যাবেন লিখবেন এখানে দেখেন আমি ফেসবুকের কোথায় লিখতেছি এখানে লিখবেন প্রথমে লিখবেন buy sell group buy sell group group USA ঠিক আছে ইউএসএ লিখলেন এবার দেখেন আপনি যে গ্রুপগুলোতে পোস্ট করবেন সেটা বায়ার বলে দিবে যে আমার ইউএসএর গ্রুপে বা আমার ইউএসএ প্রচার করতে হবে ঠিক আছে তাহলে আপনাকে কী করতে হবে ইউএসএর যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আপনি জয়েন হবেন দেখেন এখানে আমি একটা অলরেডি জয়েন আছি এখানে প্রায় দুই লাখ চল্লিশ হাজার মানুষ কিন্তু মেম্বার আছে আর কি তো আমি এই গ্রুপটা ওপেন করে রাখি পরবর্তীতে কাজে লাগামো ওকে এখানে যতগুলো গ্রুপ পাবেন এখানে দেখেন গ্রুপ আসতে পারে পেজ আসতে পারে দেখেন এই যে আমার স্টুডেন্ট নাজমুল দেলসাদ তারপরে এটা হচ্ছে নিজাম তারপরে আরও অনেকেই আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এইগুলো গ্রুপে জয়েন আছে ঠিক আছে তো আপনারা যেটা করবেন প্রথমে এখানে বাই সেল গ্রুপ ইউএসএ লেখে আপনারা এখানে দেখেন পাশে এখানে একটা ট্যাব আসবে এখানে দেখবেন গ্রুপটা সিলেক্ট করে দিবেন তাহলে সবগুলো গ্রুপ আসবে ঠিক আছে গ্রুপটা সিলেক্ট করে দেবেন এবার দেখেন আমি এইগুলো গ্রুপে জয়েন হব কিভাবে জয়েন হব দেখেন এখানে একটা আছে ছয়চল্লিশ হাজার মেম্বার আছে আমি এখানে জয়েনে ক্লিক করব জয়েনে ক্লিক করছি একটা গ্রুপে জয়েন হয়ে গেছি এবার বলতেছে যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি আছো কিনা হ্যাঁ আমি এগ্রি আসি এটা তো সবাই জানে এগুলো অ্যাকসেপ্ট করতে ওকে তারপরে একটা আছে বাইশ হাজার মেম্বার আছে এই গ্রুপে আমরা অবশ্যই লাখ লাখের নিচে থাকবো তাহলে আপনি কি করতে পারবেন পোস্টগুলো করতে পারবেন যে যেগুলো গ্রুপে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন পাঁচ লাখ ছয় লাখ এরকম যদি মেম্বার থাকে ওইগুলো গ্রুপে কিন্তু আপনাকে পোস্ট করতে দিবে না তো ওইগুলো প্রিমিয়াম গ্রুপ হয়ে যাবে ঠিক আছে ওইগুলো গ্রুপে জয়েন হবে না যেগুলো গ্রুপে আপনাকে পোস্ট করতে দিবে না সেগুলো গ্রুপে জয়েন হওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো ওইগুলো গ্রুপ থেকে লিভ নেবেন তো এইগুলো গ্রুপে দেখেন ছোটো ছোটো গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারবেন আমি এখানে এখানে ক্লিক করলাম জয়েন আবার ধরেন এখানে ক্রিপ কলাম জয়েন তো আমার কি এভাবে বাইসেল গ্রুপ আপনি অনেক পাবেন দেখেন অনেক আছে এরকম গ্রুপ ঠিক আছে এগুলো গ্রুপে আপনি প্রতিদিন সাতটা পাঁচটা সাতটা পাঁচটা থেকে সাতটা গ্রুপে জয়েন হবেন একটা করে আইডি দিয়ে তো মোটামুটি আপনি চাইলে এই গ্রুপ গ্রুপগুলো একটা স্কেল শিটে রাখতে পারেন অথবা আমি শর্টকাট পদ্ধতি দেখা দেবো সমস্যা না আমি দেখেন মোটামুটি কয়েকটা গ্রুপে অ্যাড হয়ে গেলাম এবার বাইসেল গ্রুপ ইউএসএ গেল ঠিক আছে এবার ইউএসএ ইউকে কানাডা তিনটা কান্ট্রিতে মিলা করব এবার ইউএসএ কানাডা মিলার তিনটা চারটে কান্ট্রি আমি লিখে দিছি দেখেন তিনটা চারটে কান্ট্রি কিন্তু এখানে আসলো দেখছেন এরকম গ্রুপ পাবেন আপনি এগুলো গ্রুপে জয়েন হবেন তাহলে আপনি তিনটা চারটা কান্ট্রিতেই কিন্তু আপনি প্রচার করতে পারতেছেন একসাথে তো এবার আসি বাইসেল গ্রুপ ইউএসএ লেখলাম এবার ধরেন আমি বাইসেল গ্রুপ বাদ দিলাম এবার ধরেন আপনার একটা কি আসছে ধরেন কার রিলেটেড হতে পারে বা ইনভেস্টমেন্ট সাইট হতে পারে ব্যাংক ব্যাংক ব্যাংকের লোন দেয় এরকম সাইট হতে পারে তাহলে ওইগুলো গ্রুপ আপনাকে জয়েন হতে হবে ধরেন আমার দরকার হচ্ছে বিটকয়েন বা বিটকয়েনের গ্রুপগুলোতে আমার প্রচার করতে হবে তাহলে এখানে লিখবেন bitcoin bitcoin bitcoin bitcoin group এখানে বিটকয়েন ওকে সরি বিটকয়েন লিখে সার্চ করি দেখি পাই কিনা বিটকয়েন ওকে যদি আপনি কোনো কিছু না জানেন তাহলে আপনি এখানে এসে গ্রুপে ক্লিক করবেন বিটকয়েন দেখি বিটকয়েনের সাথে কারা কারা যদি ওকে বিটকয়েন নাই তাহলে এখানে ধরেন বিটকয়েন এগুলো তো অবশ্য থাকে না আছে অবশ্য বিটকয়েন নির্দিষ্ট নাম দেয় আমি ধরেন কার রিলেটেড গ্রুপগুলোতে যাই দেখি কার বাইস গ্রুপ গুরু ইউএসএ দেখি এরকম কোনো নাম আছে কিনা ওকে এখানে দেখেন কার গ্রুপ আছে দেখছেন বিভিন্ন নিশ রিলেটেড আপনার প্রোডাক্ট হতে পারে হতে পারে ফোন রিলেটেড তাহলে ফোনের অ্যাক্সেসরিজ যতগুলো আছে সবগুলো তাহলে ওই গ্রুপগুলোতে ই করবেন দেখেন এখানে গ্রুপের অভাব নাই ঠিক আছে এইগুলো গ্রুপে জয়েন হবেন ধরেন আপনার প্রোডাক্ট হতে পারে ধরেন অ্যানিমলসের বিভিন্ন প্রোডাক্ট হতে পারে ডগের বা ক্যাটের আপনি বিজ্ঞাপন দিতে যাচ্ছেন তাহলে এখানে লিখবেন dog group dog lover group okay lover group লেখেন তাহলে কি এখানে আমি গ্রুপটা সিলেক্ট করে দিই এখানে দেখেন আমি কিন্তু জয়েন করা আছি মোটামুটি কিছুতে তো এবার দেখেন ডক রিলেটেড যতগুলো গ্রুপ আছে এগুলো গ্রুপ কিন্তু আপনি ডক রিলেটেড যদি কোনো কিছু থাকে এগুলো আপনি কিন্তু প্রচার করতে পারবেন ধরেন আপনার ফোন রিলেটেড হতে পারে এবং বিভিন্ন ধরনের আপনার কাজ হবে আপনার ফার্স্ট টাইম কাজ হবে আপনি বুঝবেন কিমনে আপনার ফার্স্ট টাইম কাজ হবে সব থেকে বেশি আসে মূলত বাইসেল গ্রুপগুলোতে পোস্ট করার জন্য মানে প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি সবসময় বাইসেল গ্রুপগুলোতে জয়েন হবেন কিছু গ্রুপ আপনি এই নিস রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকেন আমি অবশ্য কিছু গ্রুপের নাম আপনাদেরকে লিখে আমি গ্রুপে দিয়ে দিব ওইগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে এই ধরেন আমার এইগুলো গ্রুপে অ্যাড হয়ে গেলাম এবার যদি আপনি মনে করেন যে আমি তো এই লিস্টগুলো অ্যাড করি না সেটা কীভাবে পাবেন দেখেন এখানে মোর লেখা আছে মোর মোর থেকে চলে যাবেন নিচের দিকে এখানে লেখা আছে গ্রুপ গ্রুপসে এখানে ক্লিক করবেন আপনি যতগুলো গ্রুপে জয়েন আছেন সবগুলো গ্রুপ আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে সবগুলো গ্রুপে এখানে দেখতে পাবেন এইগুলো গ্রুপে আপনি কি প্রচার করতে পারবেন দেখছেন আমার এখানে কিছু গ্রুপ অ্যাড আছে এইগুলো গ্রুপে আমি জয়েন আছি এইগুলো গ্রুপে আমি কিন্তু এখান থেকে এসে এসে পোস্ট করতে পারবো ওকে ধরেন আমি এবার আমি এখানে একটা গ্রুপে ক্লিক করলাম বাইসেল গ্রুপে আমাদের প্রোডাক্ট কি বাইরে আমাদেরকে দিয়ে দিছে ঠিক আছে ওই প্রোডাক্টগুলো আমাদেরকে দিয়ে দিছে আমি এবার একটা এক্সেল শিট নিয়ে আসি ধরেন এক্সেল নিয়ে আসি এখান থেকে আমি একটা ড্রাইভ নিয়ে আসি এবার যে আমি যে কাজগুলো করব সেই কাজের জন্য একটা প্রমাণ লাগবে ঠিক আছে প্রমাণটা আগে নেওয়ার জন্য আমি একটা এক্সেল শিট নিব ঠিক আছে এবার আমি এখানে থেকে নিউ নিউতে ক্লিক করব এখান থেকে গুগল এক্সেল শিট এখানে আমি ক্লিক করব ওকে তো আমি এক্সেল শিট আপাতত রাখলাম এখানে আমি এক্সেল শিটটা আপাতত সাজায় রাখি ওকে লং আমরা এখানে চাইলে কিন্তু ফেসবুকের গ্রুপের নাম লিখতে পারি কিন্তু ফেসবুকের গ্রুপের নাম লিখবো না আমরা এখানে লিখব Facebook Facebook group group link কারণ যদি বায়ার দেখে যে এখানে খালি ইউএসএ বাইসেল গ্রুপ তাহলে বায়ারের মাথা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো দরকার নাই আমরা লিঙ্ক ইউজ করব যাতে বায়ার একটা একটা খুঁজে খুঁজে দেখুক ঠিক আছে এখানে ধরেন আপনি দিবেন হচ্ছে screenshot shot link screenshot link তারপর এখানে দিব হচ্ছে member okay members okay members দিব গ্রুপ মেম্বার্স তারপর এখানে দিব হচ্ছে live link okay screenshot link আছে এবার দিব হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্কটা অবশ্য বড় করে দিবেন লাইভ লিঙ্ক ফুলমূল হতে পারে বা নামে সমস্যা নাই তো এখানে প্রথমে একটা নাম দিবেন ধরেন যে কোনো বায়ার হতে পারে ধরেন ডনি বায়ার বা ডনি জব একটা নাম দিয়ে দিলাম ওয়ার্ক লিস্ট বা আপনি এখানে লিখতে পারেন যে Facebook promotion organic Facebook promotion organic organic Facebook promotion Facebook promotion promotion proof proof okay হয়ে গেল মনে করেন আপাতত আমাদের একটা নাম হয়ে গেল এবার আমি এটা একটু বড় করি এটা আমি ফন্টটা চোদ্দোতে করে দেই একটু পাড়ায় দিই সবগুলো এটা আমি সরাসরি এখান থেকে এসে মাছ বরাবর দিয়ে দিব মেডেল করে দেই এটারে বলা হয় হরিজেন্টাল ওকে এটা আমি নিচের থেকে একটা কালার করে দিই ওকে আমি এই কালারটার মধ্যে এই কালারটা দিয়ে দিই ওকে এটা লাইট মারে তো এবার আমি কাজটা শুরু করি ধরেন এগুলো গ্রুপে আমাকে কি পোস্ট করতে হবে ধরেন আরেকটা গ্রুপ নেই এখানে এই গ্রুপ একটা আছে তো আমার কি আমার দরকার হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন হইলে আর টাইট লিঙ্কটা হইলে কাজ করতে হবে এটা হচ্ছে লিঙ্ক বাইরের দেখেন প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এটা দেখছেন এটা হচ্ছে বাচ্চাদের বা কিডসদের বাথরুম ঠিক আছে সুন্দর একটা পোলা প্রোডাক্ট এটা হচ্ছে আলি এক্সপ্রেস ওকে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট ধরেন আমার এই প্রোডাক্টটা আমি এখান থেকে কপি করলাম কপি করি সমস্ত কিছু ওকে ডেসক্রিপশনটা কপি করি কপি কপি করলাম এটা বাইরে আমাকে দিয়ে দিছে আমি শুধু ওই হাতটা দিয়ে লাগাই দিছি ইমোজিটা ঠিক আছে তো এবার ধরেন আপনি যখন কোনো গ্রুপে আসবেন তখন ওই গ্রুপের কোথায় পোস্ট করবেন এখানে দেখেন ডিসকাশন লেখা আছে ডিসকাশনে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে পোস্টটা করতে পারবেন তো আমি ধরেন এখানে আমি ডিসকাশন আসি ঠিক আছে এখানে আমি আমার ছবি দুইটা নিয়ে আসবো এখানে আমি ছবি দুইটা নিয়ে আসি এই দুইটা হচ্ছে আমাদের পিকচার বাইরের যে দুইটা পিকচার দিছে সেই দুইটা পিকচার তো এবার আমি এটা আমি এখানে আমার ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দিয়ে এবার আমি পোস্ট করলাম কিছুটা সময় লাগবে ওকে ইয়েস এটা আমার এখন অ্যাকসেপ্ট করে না এইমাত্র গ্রুপে অ্যাড হয়েছি where you from Bangladesh okay এটা আমার কি পেন্ডিং দেখাইতেছে মেবি আমার এখনও ফুল এখানে অ্যাক্টিভ হই নাই আমি মানে কেবল এই মাত্র গ্রুপে জয়েন হয়েছি তো আমাকে এখনও ফুললিভাবে অ্যাকসেপ্ট করে নাই ওকে নো প্রবলেম আমি দেখি নেক্সট একটা গ্রুপে ধরেন এই গ্রুপে দেখি হয় কিনা ওকে সবগুলা গ্রুপ এরকম হয় না কিছু কিছু গ্রুপে এরকম ঝামেলা করে এখানেও ঝামেলা করতেছে না হয়ে গেছে কিন্তু এখানে লিঙ্কটা বড় হয়ে গেছে লিঙ্কটা তো বড় না লিঙ্কটা বড় হয়ে গেছে এত বড় তো লিঙ্ক না আমাদের আমাদের লিঙ্কটা আমি কপি করি এখান থেকে এটা হচ্ছে আমাদের লিঙ্ক এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি পোস্ট করি এখানে আসতেছে এটা ওকে একটু সমস্যা করতেছে পেন্ডিং পোস্ট এসে দিকে আসি এটা আমাদের পাবলিক হয়েছে ঠিক আছে এই লিঙ্কটা যেটা আছে ওকে যাই হোক যেরকম আছে এরকমই থাক নো প্রবলেম আর লিঙ্ক আসলে কিছু করার নাই লিঙ্ক আসবে না ঠিক আছে এটা আমাদের এখানে শো করতেছে কোনো একটা প্রবলেমের জন্য এটা ইয়েতে চলে গেছে আর কি প্রোডাক্টটা বিজনেসে চলে গেছে ওকে এবার আমাদের যেটা করতে হবে ডিস এখান থেকে আমরা প্রুফটা নিব তো এখান থেকে আমি এই স্ক্রিনশট নিব স্ক্রিনশটের জন্য স্ক্রিনশটের জন্য লাইট শট নিতে হয় এটা তো জানেন হ্যালো হ্যালো আমরা এখানে ছিলাম আমার কম্পিউটারটা পুরো হ্যাং হয়ে গেছিলো কেন বুঝলাম না হঠাৎ করে বুঝতে ধরছে ওকে ধরেন এটা আমার স্ক্রিনশট নেওয়ার তো কোনো ইয়ে এটা কোনো দেখানোর প্রয়োজন আছে কিভাবে নিতে হয় ওকে তাহলে আমি লাইট শট আমি এক্সটেনশনটা নামাই নেব নামায় এখান থেকে আমি ই করব লাইট শটের উপর ক্লিক করলাম সমস্ত স্ক্রিনটা এখনই হবে ও শিট ওকে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমি পোস্টটা যে করছি এটা হচ্ছে তার প্রমাণ এখানে আপনি সুন্দর করে একটা ই দিয়ে দিবেন এখানে একটা মার্ক করে দিবেন যে এটা আমি কাজটা করছি ঠিক আছে এটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে দেখেন একটা মেঘের মতো আইকন আছে এটার বলা হয় আপলোড টু এখানে আমরা এখানে ক্লিক করব ওকে আমি ক্লিক করলাম এবার আমি যে পোস্ট করছি সেটার প্রমাণ কি এটা এখানে দেখেন একটা মিনিট উঠতেছে দেখছেন নয় মিনিট উঠলো এই মিনিটের উপরে রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা আমি কপি করব কপি করে আমি এখানে দিব কি লাইভ লিঙ্ক আমি যে কাজটা করছি এটা হচ্ছে তার প্রমাণ লাইভ লিঙ্ক এবার আসি গ্রুপে মেম্বার আছে কতজন এখানে মেম্বার আছে এতগুলো ওকে আমি যাই পিপলে যাব আমি সমস্ত পিপলটা আমি এখান থেকে কালেক্ট করব যে কতজন আছে দেখো পিপল আসলাম এখানে এতজন মানুষ আছে এটা আমি এখান থেকে মেম্বারটা দিয়ে দিলাম ওকে আমার স্ক্রিনশটটা মেবি এখনও আসে নাই কোনো মনে হয় আপলোড হয় না স্ক্রিনশটটা ওকে সমস্যা নাই লাইভ লিঙ্ক আছে লাইভ লিঙ্ক থেকে আমি আবার দেখতে পারবো লাইভ লিঙ্কে মেবি কাজ করে নাই রেস্ট্রিক্ট ওকে এটা এখনও অ্যাপ্রুভ করে নাই নো প্রবলেম আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট আমি এখান থেকে একটি ইমেজ নেই ফটো নেই এটা গ্রুপে অ্যাড করে নাই এখনও করবে সমস্যা নেই আমি আরও কিছু সিস্টেম দেখা দেবো ওগুলো কাজে লাগবে ওকে মার্কটা করে নাই এখন মার্কটা করি সবগুলা গ্রুপ এরকম হয় না কিছু কিছু গ্রুপগুলোতে এরকম করে জাইরেমি করে আর কি এখান থেকে আপলোড করি দেখি এবার আপলোড নেই কিনা ওকে আপলোড নিছে আমার এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক আমি এটা কপি করব কপি করি স্ক্রিনশট লিঙ্ক আমি স্ক্রিনশট লিঙ্কের এখানে পেস্ট করব তো আমাদের স্ক্রিনশট লিঙ্ক পেলাম লাইভ লিঙ্ক পেলাম মেম্বার পেলাম এবার গ্রুপ নাম কি গ্রুপ লিঙ্ক কি গ্রুপ লিঙ্ক হচ্ছে এই যে আমি যে গ্রুপটাতে পোস্ট করলাম এটাতে এখানে দেখেন ইউএসএ বাইসেল গ্রুপ এখানে লেখা আছে আমি গ্রুপের উপরে ক্লিক করে উপরে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে লিঙ্ক আছে পঁচাশি আঠারো লাস্টে হচ্ছে পঁচাশি এটা আমি কপি করবো এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব এখানে আমি পোস্ট করলাম হচ্ছে একটা তাহলে এখানে এক দিয়ে দিলাম ওকে আর এখানে ধরেন আমি একটা সিস্টেম করে সবগুলো লিখে দিলাম আমি কয় টাকা দেবো ধরেন দুইটা টান দিয়ে এটা সিরিয়াল নাম্বার আর কি ওকে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এইভাবে কাজ করলাম তো আমি তো একটা পোস্ট করলাম ধরেন এইভাবে গ্রুপগুলোতে পোস্ট করতে হবে এবার আপনি একটা সিস্টেম করে পোস্ট করতে পারেন সেটা আরও সহজ সেটা আমি একটু দেখাই আপনাদেরকে একটু সমস্যা করতেছে নেটে প্রতিদিনই একটা সমস্যা এই গ্রুপটা আমি ডিলিট এখান থেকে রিমুভ করে দিই আপাতত আমার এটা লাগবে না এটা হচ্ছে আমার গ্রুপের লিস্ট ঠিক আছে আমি গ্রুপের লিস্টও রাখবো না আমি এখান থেকে আমার শুধু ফেসবুকে যাব আমার ফেসবুকে আমি কি করব এখানে আমি পোস্ট করব আপনি যে পোস্টটা পোস্ট করছেন আমি ধরেন আমার এই পোস্টটা পোস্ট করি লিঙ্কটা ধরেন এই এটা হচ্ছে আমার একটা পোস্ট আমি এটা কপি করলাম কপি করে আমার প্রোফাইলে ঠিক আছে আমার প্রোফাইলে যেগুলো গ্রুপে আমি কাজ করব মানে আমার যেগুলো অ্যাকাউন্ট থাকবে ওগুলো তো আলাদা আর পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে আলাদা পার্সোনাল অ্যাকাউন্টে কখনো কাজ করবেন না তো আমি এটা হচ্ছে আমি পোস্ট করলাম করার পরে মানে আমার ডেসক্রিপশনের রিটা দিলাম দেওয়ার পরে আমার এখানে ছবি দিয়ে পোস্ট করি পোস্ট করলাম ওকে পোস্ট ওকে আমার পোস্ট হয়ে গেছে এবার আমি যেটা করবো এখানে দেখেন শেয়ার লেখা আছে শেয়ার শেয়ারে ক্লিক করবো শেয়ার থেকে ক্লিক করবো হচ্ছে শেয়ার দ্য গ্রুপ বা টু গ্রুপ এখান থেকে আমার যে গ্রুপগুলোতে পোস্ট করা দরকার ধরেন এই একটা গ্রুপে আমি পোস্ট করবো তাহলে এখানে আমি কি পোস্টে ক্লিক করে দিলাম ওকে একটা পোস্ট হয়ে গেল আবার ধরেন এখানে আমি আরেকটা পোস্ট করব ওইভাবে ম্যানুয়ালি যায় যায় না ঠিক আছে আমি নর্মালিভাবে পোস্ট করি ধরেন আমি আমার বাইসেল গ্রুপ এটাতে আমি গেলাম এখানে পোস্ট করে দিলাম তাহলে আমার গ্রুপগুলোতে পোস্ট হয়ে যাবে অটোমেটিকলি দেখেন সিম্পল শর্টকাট পদ্ধতি এটা আপনাকে এত বারবার গ্রুপগুলো খুঁজে খুঁজে যায় পোস্ট করতে হবে না ধরেন okay USA American group okay এটা আমি ক্লিক করা এখানে সেমভাবে পোস্ট করলাম এই যে আমি পোস্টগুলো করলাম এবার আমি একটু রিপ্লেস করি ঠিক আছে দেখি এবার দেখেন আমি তিনটা গ্রুপে পোস্ট করছি বা শেয়ার করছি ঠিক আছে এভাবে করলে আপনার কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে তো এবার দেখেন আপনি শেয়ারে ক্লিক করবেন আমার তো তো এখন কি দরকার লাইভ শট স্ক্রিনশট দরকার দেখেন যেগুলো গ্রুপে পোস্ট করতে দিবে না বা দেয় নাই সেগুলো গ্রুপে যে এখানে বলতেছে অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে ঠিক আছে এখানে একটা গ্রুপে পোস্ট হয়েছে ঠিক আছে আমি এই গ্রুপে যাই এই যে দেখেন এখানে জাস্ট নাও লেখা আছে জাস্ট এর এখানে ক্লিক করব। আমি যে পোস্ট করছি সেটার হচ্ছে এটা হচ্ছে তার প্রমাণ ঠিক আছে এই যে প্রমাণ এবার আমি যেটা করব এই স্ক্রিনশটটা সেমভাবে নিব এখান থেকে আমি এই গ্রুপে পোস্ট করছি ধরেন এই গ্রুপে পোস্ট করছি সেমভাবে এইভাবে প্রুফটা নিতে হবে এই একটা মাধ্যম এইভাবে পোস্ট করে আপনার যখন পোস্ট করা শেষ হয়ে যাবে আপনি দশ ডলারে যদি আপনাকে কেউ হায়ার করে তিরিশটা পোস্ট করবেন বিশ ডলারে হায়ার করলে আপনি চল্লিশ থেকে ষাটটা পোস্ট করে দিবেন গ্রুপে আর তিরিশ ডলারে হায়ার করলে আপনি একশোর উপরে পোস্ট করে দিবেন তো এবার সবগুলো পোস্ট করার পরে ধরেন আমি অনেকগুলো গ্রুপে পোস্ট করলাম করার পরে এবার আমি কীভাবে প্রুফটা জমা দেবো এখানে দেখেন শেয়ার লেখা আছে শেয়ার শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করে এখান থেকে আমি রেস্ট্রিক্টেড আছে না এখান থেকে আমি অ্যানি উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে এডিটর এডিটর দিয়ে আমি এখান থেকে কি করব কপি লিঙ্ক এখানে ক্লিক করে ডান করে দেবে এবার আমি এই লিঙ্কটা যদি বায়ারকে দিয়ে দিই তাহলে বায়ার কিন্তু আমাদের স্কিল শিটটা কিন্তু এক্সেল শিটটা কিন্তু দেখতে পারবে ঠিক আছে একদম দেখতে পারবে সব কিছু তো এই একটা মাধ্যম গেল আমাদের অর্গানিক পোস্টের এইভাবে আপনাকে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন গ্রুপগুলোতে ঢুকবেন না অবশ্যই এইভাবে আপনি এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন এইভাবে কাজ করে দিতে পারবেন একটা করে গ্রুপে আমি যে গ্রুপে পোস্ট করলাম সেটার গ্রুপে মেম্বার হচ্ছে তেপ্পান্ন হাজার ঠিক আছে এখানে দশটা এরকম তেপ্পান্ন হাজারের যদি দশটা গ্রুপ থাকে আমার কিন্তু ধরতে গেলে পাঁচ লাখ হয়ে যাচ্ছে ঠিক আছে বিশটা পোস্ট করলে কিন্তু আমার ওয়ান মিলিয়ন হয়ে যাচ্ছে ওয়ান মিলিয়নের পোস্টের জন্য কিন্তু আমি পাঁচ ডলার চার্জ করতেই পারি ঠিক আছে আপনার ইচ্ছা আপনি যদি বলেন যে আমি ফোর মিলিয়ন করে দিব দশ ডলারের সেটা আপনার ব্যাপার কিন্তু মার্কেট নষ্ট করা যাবে না ঠিক আছে আপনি দুই মিলিয়ন করে দেন দশ ডলারে সমস্যা নাই তো ধরেন বিশটা চল্লিশটা তিরিশটা পোস্ট করলে হয়ে যাবে সবগুলো গ্রুপে তো হবে না তিরিশটা পোস্ট করলে মোটামুটি টু মিলিয়ন হয়ে যাচ্ছে টু মিলিয়ন হয়ে গেলে আপনার দশ ডলার আর একলা কাজের আপনার এই কাজটা করতে সর্বোচ্চ আপনার এক থেকে দুই ঘন্টা সময় লাগবে আপনি কাজটা করতে করতে এক্সপার্ট হয়ে গেছেন ঠিক আছে এইভাবে কাজগুলো করবেন আর আরও কিছু সিস্টেম দেখা যায় যদি বাইরের প্রোডাক্ট থাকে তাহলে বিভিন্ন ধরেন আপনি চাইতে পারেন ডোনাল্ড ট্রাম্প অথবা ধরেন আপনি টুইটারে যাবেন টুইটার যদি নাই টুইটার টুইটারে যাবেন কিছু এক্সট্রা কাজ করে দিবেন ঠিক আছে টুইটার আমাকে টুইটারে যাইতে হবে টুইটার তো অ্যাকাউন্টটি আমি করি নাই এখনও এই কম্পিউটারের মধ্যে আমার টুইটার অ্যাকাউন্ট নাই মেবি ওকে আছে এখানে ওকে ইয়েস এখানে আমি লিখব হচ্ছে কি বা এখন সরকার হচ্ছে আমেরিকার সরকার হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন বাইডেনের ইয়েতে গেলাম এখানে আসলাম এখানে এসে দেখেন এখানে কি আছে লেখাগুলো উঠতেছে এখানে দেখেন রিটুইট লেখা আছে রিটুইট মানে ফেসবুকে যেমন কমেন্ট করি এখানে রিটুইট করে ওকে আমরা এখানে কি করব রিটুইট করব এই যে দেখেন রিটুইটের এখানে এসে লেখা আছে কুইট টুইট এখানে আমরা ক্লিক করব নিচেরটায় ক্লিক করে এখানে আমাদের কি করব জানেন ছোট্ট করে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিব সরি আমাদের পোস্টের ডেসক্রিপশনটা দিয়ে দিব পোস্টের ডেসক্রিপশন হচ্ছে এটা আমি এটা এখান থেকে দিয়ে দিলাম আর নিচের দিকে এখানে একটা আমাদের ছবি দিতে হবে ওকে আমি ছবিগুলো দিয়ে দিব মানে ছবিটা দেখে যেন মানুষ আমাদের কাজগুলো মানে দেখে যেন আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারে বা লিঙ্কে যেন ক্লিক করতে পারে এখান থেকে টুইট করে দিব টিক করে দিলাম দেখেন আমাদের কিন্তু টুইট একটা হয়ে গেল ভিউ এবার আমি ভিউয়ে গেলে দেখতে পারবো যে আমি যে টুইট করছি সেটা কোথায় আমাদের এটা আমাদের প্রোফাইলে এসে পড়বে ঠিক আছে প্রোফাইলে এসে পড়ছে দেখছেন একদম প্রোফাইলে এই যে কেবল করলাম আমি টুইটটা নাও এবার আপনি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন বাইট মানে নিচে লেখা আছে ভাই এখান থেকে বাইডেন দেওয়া আছে বাইডেনের এখানে এরকম অনেক সেলিব্রিটি আছে ইউএসের ওই ওইগুলা মানে পেজের ভিতরে যায় যদি আপনি বা ওদের অ্যাকাউন্টগুলোতে যায় যদি আপনি কমেন্ট করতে পারেন মোটামুটি ভালো ট্রাফিক ঢুকবে একদম হাইলি ট্রাফিক এখান থেকে কিন্তু এরকম করে কিন্তু আপনার গিকো মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু অর্ডার পাবেন এবার দেখেন ধরেন আপনার ইমেজটা বা কার পছন্দ হয়েছে তখন এই যে লিঙ্ক দিয়েছেন এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে অর্ডারগুলো করতে পারবে তো এবার আসেন এই যে আমি পোস্টটা করলাম দেখি রেজাল্ট কীরকম হয় একটু রিপ্লেস করি দেখি দুই একজন দেখছে কিনা তাই না আমি তো পোস্ট করলাম ওকে এই যেখানে দেখেন অ্যানালাইটিক্সে আমি ক্লিক করব দেখেন দুইটা ইমপ্রেশন হয়ে গেছে অলরেডি দুইজন কিন্তু দেখে ফেলছে এখানে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট করতে পারে ক্লিক করতে পারে ফলো করতে পারে প্রোফাইল ভিজিট করতে পারে লিঙ্কে ক্লিক করতে পারে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো এভাবে মোটামুটি এভাবে আপনি বিশ থেকে পঁচিশটা যদি বা দশটা পনেরোটা কমেন্ট বা রিটুইট করে দিতে পারেন বলবেন যে এক্সট্রা ওয়ার্ক বা বোনাস ওয়ার্ক করে দিলেন বাইরে আপনার কাজে খুশি হয়ে যাবে ফাইভ স্টার ফিডব্যাক দিবে ঠিক আছে আমরা কিন্তু এইভাবে কাজগুলো করি অথবা আপনি টুইটারে দেখলেন চাইলে আপনার ইনস্টাগ্রামে যাই এরকম করে করতে পারেন আমি এগুলো দেখাবো লাস্টে এরকম ইনস্টাগ্রামে ক্লাসগুলো আছে আপনি সবগুলোর মাধ্যমে কিছু পোস্ট করে দিলেন তার প্রোডাক্টগুলো তারও হেল্প হলো আপনি ওর কাজের বিনিময়ে টাকা নিলেন কিন্তু বাইরের ক্ষতি করে কাজ মানে কাজ করবেন না বাইরের জন্য লাভ হয় আপনারও জন্য লাভ হয় ঠিক আছে তো এইভাবে কাজগুলো করা যাবে ঋতিক না আবার দেখাবো ওকে আপনাকে প্রথমে যেটা করতে হবে বাইসেল গ্রুপগুলো তাকে জয়েন হতে হবে ঠিক আছে আপনি প্রথমে এক দেড়শো বাইসেল গ্রুপে জয়েন হন আচ্ছা না না নতুন অ্যাকাউন্ট করবেন নতুন অ্যাকাউন্ট করে আপনি যেটা করবেন প্রতিদিন একটা ওই যে ফ্রি পিক পিকজেল পিকজ বয় আছে না ফ্রি হ্যাঁ, পিক হ্যাঁ। ওগুলো গ্রুপ থেকে ফুল মূল কার্টুন মুটুন ছবি ছাড়বেন তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আপনি এখানে অ্যাক্টিভ ঠিক আছে তার মানে কি আপনি রিয়েল পার্সন অবশ্য বেশি করে খুলবেন যাতে আপনার কাজে যেন সমস্যা না হয় তো আর সমস্যা নাই একটা একটা কাজ করতে সময় লাগে সময় নেই আমরা তিন দিন যে কাজ করতে লাগে এক ঘন্টা ঠিক আছে নো প্রবলেম তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন দুইটা মেথডই দেখালাম দুইটা ম্যাথডে কাজ করতে পারেন আরও সিস্টেম আছে যেমন dog lover dog lover group এগুলো সব ইউএসের পার্সন থাকে ঠিক আছে সব থেকে বেশি এগুলো গ্রুপে যেতে পারেন ধরেন গ্রুপে আছেন আমি ধরেন একটা গ্রুপে যাই দেখি ধরেন গ্রুপে আমি জয়েন করা আছি এরকম দেখি কোনো গ্রুপে আছি কিনা এই অ্যাকাউন্টের ভিতরে আমি কাজ করি না এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ভিতরে অ্যাড আছে তো ই করা আছে অ্যাড অ্যাকাউন্ট আছে ফলো পেজ গ্রুপ দেখি এটার মনে হয় আসি আমি ফলো করো ওকে ধরেন এখানে যারা ইউএসএ পার্সন আছে ওদেরকে আপনি সরাসরি কমেন্ট করতে পারেন যে দেখো তোমার আমি এইগুলা ধরেন অনেক গ্রুপ মানে অনেক মানুষ আছে দাঁড়ান একটু দেখি ক্যাট লাভার লিখি বা dog lover dog dog lover dog lover আমি তো ছিলাম এখানে ডগ লাভার এটা মেবি বাংলাদেশি গ্রুপ না এখানে দেখেন বিভিন্ন প্রাইস বলতেছে এটার প্রাইস কত আপনি এখানে যা সুন্দর করে আপনার কোনো যদি ইউএসের পার্সন পান যা অ্যাকাউন্ট দেখলে বুঝতে পারবেন এটা ডাকা পার্সন এটা ইউএসের না আমি দেখি ইউএসের পার্সনের কোনো পাই কিনা এই যে দেখেন এটার মধ্যে আমার অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে দেখি দেখি দেখি জয়েন এখানে তো আমি ডগ লাভার দেখি একটা পাইছি এখানে যাই ছয় হাজার পার্সন আছে ওকে ছয় হাজারের মধ্যে দেখেন কি পরিমাণ কমেন্ট আসে এবার দেখেন আমরা চাইলে আমাদের কিন্তু গিকগুলো তাদেরকে অফার করি এটা দেখেন কনে ক্যালিফোর্নিয়া এটা কিন্তু ইউএসএ পার্সন এবার আমি এখানে যাইয়া তাদেরকে মেসেজ করতে পারি হ্যালো হ্যালো দিবেন দিয়ে অবশ্যই মে মাসের অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে নয় কিন্তু আপনাকে রিসপন্স করবে না তো হ্যালো দিবেন হ্যালো দিয়া কথাবার্তা বলবেন অথবা ডাইরেক্ট আপনি তাদেরকে বলবেন যে দেখো আমি এই বিষয়ে দক্ষ তোমার যদি এই বিষয়ে কোনো হেল্প লাগে আমাকে বলো যদি তোমার কোনো পেজ থাকে বা তোমার কোনো বিজনেস থাকে আমাকে বলো আগে আপনি অফার করবেন আগে তার সম্পর্কে জানবেন তিনি কি করে তোমার তারপরে বলবেন যে আপনার কি অনলাইনে কোনো বিজনেস আছে বা ব্যবসা আছে যদি বলে হ্যাঁ ওকে প্লিজ লিঙ্ক শেয়ার বা give me your link I মানে আই চেক এরকম কিছু লিখবেন লেখার পরে ওয়ার প্রোফাইলে ঢুকবেন ঢুকার পরে মনে বলবেন যে হ্যাঁ তোমার সবই তো ঠিকঠাক আছে তোমার প্রোফাইলে এটা সমস্যা বা এটা প্রবলেম এটা সমাধান করলে তুমি আরও ভালো এগোতে পারবা হ্যান ত্যান বইলা বলবা যে আমি তো এই বিষয়ে এক্সপার্ট তো তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো এভাবে পাম্প দিয়ে কাজগুলো নিতে হবে তো এবার আসে দেখেন এখানে তারা বিভিন্ন এই যে দেখেন এই একজন মহিলা এটা কোনে টেক্সাস এটাও কিন্তু আমেরিকান লিভিং টেক্সাস তো এখানে যতগুলো মানুষ আছে সবগুলো কিন্তু ইউএসের পার্সন ঠিক আছে ইউএসের পার্সন কানাডার পার্সন মানে বাইরের লোক আর কি আপনি এইগুলো গ্রুপে যেয়ে আপনি সরাসরি কি করতে পারেন তাদেরকে মেসেজ করতে পারেন অথবা আপনি এখানে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পোস্ট করতে পারেন কিন্তু অথবা মেসেজ টেক্স লিখতে পারেন ওই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এরকম করে টেক্সট লিখতে পারেন কিন্তু এগুলো গ্রুপে যদি আপনি খুব বেশি করেন মোটামুটি যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে গ্রুপ থেকে বের করে দিবে ঠিক আছে তো অবশ্যই আমি মনে করি যে মেসেজে যদি আপনি একশো মেসেজ করতে পারেন আপনার নিজের জন্য এটা বায়ারদের জন্য করার দরকার নাই বায়ারকে যদি বলেন তাহলে প্রতিটা মেসেজে পাঠানোর জন্য এক্সট্রা চার্জ করবেন অথবা নিজের নিজেকে বল নিজেদের জন্য মার্কেটিং করবেন গিক মার্কেটিং বল একশো মেসেজ পাঠালে কিন্তু এখান থেকে আপনি মিনিমাম দুই তিনজন কিন্তু পাবেন বায়ার হয়তো কারো কোনো হেল্প পাবেন মা দু এক একশো জনের ভিতরে বিশ জন তো আপনাকে রেসপন্স করবে বিশ জনের ভিতর তো একজন তো আপনার প্রোডাক্টগুলো কিনতে চাবে তাই না প্রতিদিন আপনি কাজগুলো করবেন নিজের জন্য কাজ কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন আজকে পাইলেন না কালকে পাবেন কালকে পাইলেন না পরশু পাবেন পাবেনই নো প্রবলেম এটা নিয়ে কোনো টেনশন নাই আর ইউএসের পার্সনের প্রতিজনেরই মানুষের অবশ্যই থাকে অনলাইনে বিজনেস থাকে তো নো প্রবলেম আপনি এইভাবে কাজগুলো করতে পারেন এখানে দেখেন সব ধরনের প্রোডাক্টগুলোই দেখেন শুধু ডক রিলেটেড প্রোডাক্টগুলো এখানে আছে এভাবে কিন্তু আপনি ইউএসের পার্সনের কাছে কিন্তু পৌঁছাইতে পারেন তো আমি মনে করি আমি রেফার করি আপনি চাইলে যেহেতু আমাদের লিঙ্কডিং মার্কেটিং শিখাই নাই আপনি আপাতত টুইটারে রিটুইট করে দিতে পারেন রিটুইটের মাধ্যমে আপনি বাইরকে গিফট করতে পারেন আর হচ্ছে অর্গানিকভাবে ওইভাবে ফেসবুক মার্কেটিং করে তাহলে আপনার সমস্যা হবে না আপনি ইজিভাবে কাজ করে ফাইভ স্টার ফিডব্যাক নিতে পারবেন মায়ের কাছ থেকে আশা করি কাজগুলো বুঝতে পারছেন আর আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে নেক্সট ক্লাসে আপনারা দেখাবেন ঠিক আছে আমাদের ইনস্টিটিউটেরটা নিয়ে নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করে তিরিশটা করে পোস্ট করে সমস্যা নাই যে কোনো পোস্ট নিয়ে ঠিক আছে ঋতিক শুনলাম না সবাই তিরিশটা করে পোস্ট করবেন অবশ্য যদি এখন না করতে পারেন সবাই আগে অ্যাকাউন্টগুলো করে রাখেন করে কাজগুলো শুরু করে দেন ওকে আচ্ছা।